হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই সুজুকি রাইডার জোনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর সুজুকি রাইডার জোনে থেকে আমি আসি অরুণ রায় পলাশ আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ডিসেম্বর মাসে পুরো মাসব্যাপী এখন কি কি অফার চলতেছে কি কি গিফট আইটেম চলতেছে কি কি মডেল ইনস্ট্যান্ট এসে পেয়ে যাবেন এবং কোন কোন মডেলের কোন কোন কালার ইনস্ট্যান্ট এসে পেয়ে যাবেন এসব যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন প্রথমে আপনাদের অফারটা সম্পর্কে একটু বলে দিই ডিসেম্বর মাসে সুজুকি রাইডার জোনের পক্ষ থেকে শুধুমাত্র কিন্তু একটা মানে উইন্টার একটা গিফট আইটেম দেওয়া হচ্ছে এই উইন্টার গিফট আইটেমটা থাকতেছে কি উইন্টার গিফট আইটেমটা থাকতেছে একটা আকর্ষণীয় উইন্টার জ্যাকেট এই উইন্টার জ্যাকেটটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা উইন্টার জ্যাকেট আর এই জ্যাকেটটা কিন্তু প্রতিটা বাইকের সাথে প্রতিটা বাইক পারচেস করলেই কিন্তু সাথে সাথে এই উইন্টার জ্যাকেটটা পেয়ে যাচ্ছেন আর এই উইন্টার জ্যাকেটটা যদি নিতে চান অন্য কোনো শোরুমে গেলে কিন্তু এই উইন্টার জ্যাকেটটা পাবেন না আপনাদের যদি নিতে চান অবশ্যই কিন্তু সুজুকি রাইডার জোনে আসতে হবে আর সুজুকি রাইডার জোনে এসে কিন্তু আপনার যে কোনো একটা বাইক পারচেস করলেই কিন্তু আপনি এই মানে অফারটা পেয়ে যাচ্ছেন আপনি আর আমি আরেকটু জানিয়ে রাখি আমাদের এখানে কি কি বাইক আছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র কিন্তু এই জ্যাকেট উইন্টার জ্যাকেটের অফারটা পাচ্ছেন এমনটা না আমাদের এখানে কিন্তু এই উইন্টার জ্যাকেটের পাশাপাশি বাইকটা যে নতুন বাইকটা নিয়ে যাচ্ছেন এটা যত্ন সহকারে ঢেকে রাখার জন্য কিন্তু ডাস্ট কাভারও থাকতেছে এটাও কিন্তু অনেক আছে একটা ডাস্ট কাভার আর আমাদের এখানে কি কি বাইক আছে সেটা একটু জানাই দিই প্রথমেই দেখি আপনাদের সামনেই আছে কিন্তু যেটা হচ্ছে এসেপটা এই এসএফ কিন্তু হচ্ছে এফআই এবিএস এর মানে ম্যাট যে কালারটা ম্যাট ব্লু কালারটা এই ম্যাট ব্লু কালারটা কিন্তু আমাদের কাছে এখন চাইলে এখনই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার বর্তমান প্রাইসটা একটু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটার মাত্র কিন্তু তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু এটার বর্তমান প্রাইস আর এটার ম্যাট ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই সুজুকি রাইডার্স জন্য আসতে হবে সুজুকি রাইডার্স জন্য এসে কিন্তু পেয়ে যাবেন আর তারপরে যেটা দেখবো এটারই কিন্তু ভেরিয়েন্ট আর একটা হচ্ছে এফআই এবিএস যেটা S F FI ABS S F FI এর কিন্তু ব্লু কালার আর ব্ল্যাক কালার এটা কিন্তু এই ডিসেম্বর মাসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রেড কালারটা আপাতত এই মাসে পাচ্ছেন না কিন্তু ব্লু আর ব্ল্যাক কালারটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্লু আর ব্ল্যাক কালার যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সুযোগ রাইডের জন্য আসতে হবে আর এই এস এফ এফআই এবিএস যেটা আছে এটার বর্তমান প্রাইসটা আপনাদেরকে জানিয়ে রাখি এটার মাত্র কিন্তু তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার সাথে কিন্তু হচ্ছে এফ যেটা মানে কার্বোরেটার ভার্সনটা এসএফ কার্বোরেটার ভার্সনটা কিন্তু হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসএফ কার্বোরেটার ভার্সন এটা কিন্তু ডাবল ডিক্সের বাইক আর সাথে কিন্তু হচ্ছে টিউবলেসটা আর ওভারঅল কিন্তু ওভারঅল সব কিছু লুকিংসটা কিন্তু সেম বাট এটা হচ্ছে আপনার কার্বোরেটর ভার্সন অ্যাকচুয়ালি কার্বোরেটর ভার্সনটা কারা নেবেন বা এফ আই ভার্সনটা কারা নেবেন এটা কিন্তু নিজেরা নিজেদের হচ্ছে মেন্টালি ডিসাইড করে নিতে পারেন যে আমি এফ আই নিব আমি কার্বোরেটর নিব এটা কিন্তু যে কার্বোরেটর ইউজ করবে বা ইউজ করে মজা পাইছে সে কিন্তু কার্বোরেটর বাইকই নিবে আবার যারা এফ আই বাইক ইউজ করে মজা পাইছে তারা কিন্তু এভাবে বাইকটাই নিবে সেক্ষেত্রে আমাদের কাছে কার্বোরেটার ব্ল্যাক কালার বাইকটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ব্ল্যাক কালারটা তো পেয়ে যাচ্ছেন একটা পিসি আমাদের কাছে আপাতত এখন আছে যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশান বক্সে বা হচ্ছে স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে এখানে দেখে কিন্তু অবশ্যই ফোন দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন আর এটার বর্তমান প্রাইস কিন্তু মাত্র দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার সাথেও যে বড় সেগমেন্ট বলে গিফট আইটেম পাচ্ছে না এমনটা কিন্তু না এটার সাথেও কিন্তু আকর্ষণীয় যে উইন্টার জ্যাকেট এই উইন্টার জ্যাকেটটা পাচ্ছেন সাথে কিন্তু যে ডাস্ট কাভার ডাস্ট কাভারটাও কিন্তু থাকতেছে তারপরে আর একটা আকর্ষণীয় বাইক দেখায় আপনাদেরকে যেটা এই যে দেখতে পাচ্ছেন হলুদিয়া পাখি এই হলুদিয়া পাখি জিক্সার যেটা সিঙ্গেল ডিক্স এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার হচ্ছে জিক্সার ক্লাসিক ইয়োলো যেটা ক্লাসিক ইয়োলো আর এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর এটা আমাদের কাছে ইনস্ট্যান্ট এসেই কিন্তু পেয়ে যাবেন মানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার জন্য সাজানো আছে আর এটার সাথেও কিন্তু গিফট আইটেম যেটা আছে হচ্ছে উইন্টার জ্যাকেট তারপর গাড়ি সুন্দরভাবে ঢেকে রাখার জন্য ডাস্ট কাভার এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটারই আর একটা সেগমেন্ট যেটা হচ্ছে আপনার জিক্সার সিঙ্গেল ডিক্সে মোনোটন এটাও কিন্তু হচ্ছে আপনার মেরুন কালার তারপরে দেন হচ্ছে এখানে কিন্তু ওই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন তারপরে এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মানে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রচুর পরিমাণে আমাদের কিন্তু এই শোরুমে আছে তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের ওয়্যার হাউজে সেক্ষেত্রে আপনারা যদি কেউ হচ্ছে জিক্সার মোনোটন নিতে চান এটার প্রাইসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এটার প্রাইস কিন্তু মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এই এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই যে জিক্সার এটা আপনার করে নিতে পারবেন আর এই গিফট আইটেম সম্পর্কে আবার একটু বলে রাখি সেটা হচ্ছে যে এই সুজুকি অথরাইজডভাবে কিন্তু ওইভাবে কোনো অফার নাই শুধুমাত্র কিরিং আছে আর এই কিরিংয়ের পাশাপাশি শুধুমাত্র সুজুকি রাইডার জনে থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় এই জ্যাকেট অফারটা এই জ্যাকেট অফারটা কিন্তু অন্য কোনো শোরুমে গেলে পাবেন না আপনারা অনেকে চিন্তাভাবনা করবেন বা চাবেন যে হচ্ছে একটা আকর্ষণীয় জ্যাকেট নেবেন এটা যে কোনো শোরুমে গেলেই পাওয়া যাবে একটা বাইক সুজুকির বাইক নিলে এটা কিন্তু হচ্ছে না এই আকর্ষণীয় অফারটা জ্যাকেট অফারটা শুধুমাত্র মাত্র থাকতেছে কিন্তু সুজুকি রাইডার জোন থেকে আর এই জ্যাকেট অফারটা নিতে গেলে আপনারা বাইক তো পারচেস করবেনই বাট জ্যাকেট অফারটা নিতে গেলে অবশ্যই সুজুকি রাইডার জোনে আসতে হবে আর আমাদের এখানে রেজিস্ট্রেশন কিন্তু মাত্র দুই দিনের মধ্যে কমপ্লিট করায় দেওয়া হচ্ছে মাত্র দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাদের তারপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে আপনার Access one twenty five Access one twenty five কিন্তু বর্তমানে আমাদের কাছে available sorry GSX one twenty ফাইভ জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনি হচ্ছে মানে মানে নেওয়ার নিবেন কেন এটা একটু বলে দিই এটা কিন্তু হচ্ছে আপনার টিউবলেস টায়ার সিঙ্গেল ডিস্কের একটা বাইক সাথে কিন্তু হচ্ছে এটার three part handlebar gear শিফটিংটাও কিন্তু এটা দেখা যায় সেক্ষেত্রে এই বাইকটা যদি নিতে চান এটার সবগুলা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার মাইলেজটাও কিন্তু আহামরি মানে অনেক কম না অনেক বেশি ফিফটি আপ কিন্তু মাইলেজ এটার মাস্ট বি পেয়ে যাবেন আর এটার লং সিট সিটে বসেও কিন্তু মজা আছে হ্যান্ডেল বারটা ধরে এটার বর্তমান প্রাইসটা একটু আপনাদের জন্য বলে রাখি এটা মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার সাথেও কিন্তু হচ্ছে আপনার এই যে গিফট আইটেমটা গিফট আইটেমটা কিন্তু মাস্ট বি পেয়ে যাচ্ছেন এটার সাথেও এবার যেটা দেখব হচ্ছে সুজুকি যেটা অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ একটু আগে বল করেই বইলা ফালাইছিলাম সামনেই ছিল এই জন্য অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিনবেন কিসের জন্য একটু বলে রাখি আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে মোটা চাকা অনেক মোটা চাকা টিউবলেস টায়ার সাথে হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে একশো পঁচিশ সিসির এফআই ইঞ্জিন আছে তারপরে সাইড স্ট্যান্ডে কিন্তু সেন্সর আছে আর টকটাও কিন্তু মানে অনেক বেশি সেক্ষেত্রে এই এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভটা কিন্তু আপনি অনায়াসে আপনার চয়েজে নিতে পারেন এটা কিন্তু অনেক মজার একটা মানে বাইক অনেক ভালো রাইড পাবেন এটার প্রাইসটা একটু আপনাদের জন্য বলে রাখি এটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার নশো পঞ্চাশ টাকার এটার যে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেল রয়েছে সিলভার কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ব্লু কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে Hayate EP e Hayate EP e কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হায়াতি ইপি e সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হায়াতি ইপি আপনি কিসের জন্য নেবেন বা কেন নেবেন এটা একটু বলে রাখি হায়াতি ইপিটা যারা দেখতেছেন তাদের জন্য বলতেছি হায়াতি ইপিটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মাইলেজের দিক থেকে মাইলেজ কিং এটা যারা ঢাকার ভেতরে দৌড়াদৌড়ি করেন সিটি রাইড করেন অনেক বেশি রাইড করা লাগে অফিসের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যে যাইতে হয় তারপরে হচ্ছে অফিসের ডিস্টেন্সটা অনেক বেশি বাসা থেকে তাদের জন্য বলবো যে যারা পাবলিক বাইক ইউজ করেন মানে সরি পাবলিক যে হচ্ছে মানে মানে হচ্ছে বাস টাসগুলা ইউজ করেন তাদের জন্য বলবো যে একটা যদি পার্সোনালি আপনার একটা বাইক থাকে এটা কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে এটা কিন্তু আপনার পার্সোনাল বাইক হিসাবে অনেক বেটার এই আছে হায়াতি ইপি e এটা হচ্ছে টিউবলেস টায়ার লম্বা সিট তারপরে এক লিটার তেলে কিন্তু পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত যায় সেক্ষেত্রে এটা কিন্তু আপনার চয়েজে রাখতে পারেন এটা কিন্তু অনেক বেটার হবে আর এটার দামও কিন্তু আপনাদের মানে একদম মনের মতো একটা দাম সেটা হচ্ছে মাত্র এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকা এই এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এটা আপনার নিজের করে নিতে পারবেন আর এটার সাথেও কিন্তু আকর্ষণীয় এই যে গিফট আইটেম এই গিফট আইটেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এবার যে বাইকটা দেখাবো এটা অবশ্য দেখা হয় নাই আরিফ ভাই সেটা হচ্ছে যে ম্যাট যেটা Gixxer matte colour matte blue colour এটাও কিন্তু অনেক আকর্ষণীয় একটা বাইক আমাদের কাছে এখন বর্তমানে এটা কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে সবাই নিচ্ছে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ম্যাট ব্লু কালারটা আর এটার প্রাইসটাও কিন্তু আপনার মনে মনের মতো মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার সাথেও কিন্তু আকর্ষণীয় গিফট আইটেম পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় জ্যাকেট সাথে হচ্ছে বাইক ঢাকার জন্য ডাস্ট কাভার কি রিং এগুলো মাস্ট বি পেয়ে যাচ্ছেন আর আমাদের এটা অথরাইজ শোরুম আর অথরাইজ শোরুম হওয়াতে সুজুকি রাইডার জনের কিন্তু হচ্ছে সেলস সার্ভিস স্পেয়ার পার্টস এই তিনটা জিনিস কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছেন সাথে রেজিস্ট্রেশন প্রতিটা বাইক রেজিস্ট্রেশন কিন্তু করলে হচ্ছে দুই দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই গাড়ি কেনার দুই দিনের মধ্যেই কিন্তু রোডে নিয়ে বাইক বের করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যারা কিনতে চাচ্ছেন সুযোগই রাইডার জন্য চলে আসবেন আমরা যেভাবে হেল্প করা পসিবল আপনাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমরা সবসময়ের জন্যই আসি আর আমাদের এখানে সার্ভিস সেন্টারে কিন্তু হচ্ছে অনেক দক্ষতার সাথে সার্ভিস করানো হয় এছাড়া কিন্তু আমাদের এখানে নতুন বাইক কিনলে যে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না আপনার সাথে সম্পর্ক কিন্তু তখনই তৈরি হচ্ছে আর সার্ভিস যখন নিতে আসবেন এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রতিটা বাইক পারচেস করলে দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে সাথে কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস পাচ্ছেন যে পাঁচটা ফ্রি সার্ভিস কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই সার্ভিসগুলো করাই নিতে পারবেন আর এখানে স্পেয়ার পার্টস যেটা আছে এটা কিন্তু একদম অরিজিনাল সুজুকির যে অরিজিনাল স্পেয়ার পার্টস এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনা আমাদের এখানে কিন্তু হচ্ছে সার্ভিসের দায়িত্বে আছে আলফাজ তার সাথে অবশ্যই সেও মানে আপনি পরিচয় হয়ে যেতে পারবেন বা আমি এখানে দায়িত্বে আছি আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে আমি থাকবো আপনাদেরকে হেল্প করার জন্য সবসময়ের জন্য হেল্প পাবেন সুজুকি রাইডার্স জন্য এর আগে যারা আসেন নাই তাদেরকে অবশ্যই বলবো যে একবারের জন্য হলেও সুজুকি রাইডার জন্য চলে আসেন আপনার যে বাইকের মডেলটা পছন্দ হয়েছে সেই মডেলটা আপনি কোন বাইকটা নিতে চাচ্ছেন সেটা দেখে যান বা কয়দিন পরে নেবেন সেটাও কালার কোনটা আছে কালার কোন কালারটা দেখতে ভালো লাগতেছে এটা আপনারা দেখে যান আমাদের সুজুকি রাইডার জন্য এসে তারপর দেন পারচেস করার চিন্তাভাবনা হলে অবশ্যই পারচেস করে নিয়ে যাবেন আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা বাইক চালাচ্ছেন তারা মানে সেফটি হেলমেট ইউজ করবেন সব সময়ের জন্য মানে ভালোভাবে বাইক চালিয়ে সেফ জায়গায় যাবেন এটা সবসময় আশা করব আপনাদের কাছে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ